চিন্তাভাবনা করে আপনি সামনে আরও ভালোভাবে আরও সুন্দর একটা প্রোগ্রাম করতে পারে জনতা ব্যাংকের প্রতিনিধি উপস্থিত আছে এতদিন পর্যন্ত এই সমিতির কার্যক্রম সম্পর্কে ঠিক সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতার কারণে আজকে এই সমিতি এতদিন পর্যন্ত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এলজিডি কথা সে বারবার করে যে আমাকে এই দেয় এই দিচ্ছে এই করে যতগুলো খালের মানে কৃষিকাজ উন্নয়নের জন্য পানি পানি নিষ্কাশন মুখ্য উপকরণ বিতরণ করবে সত্যি মহত্তার প্রশংসার দাবি রাখে আমি ভালোগুলো আমরা ভালো করার জন্য একটু চেষ্টা করতেছি তা আমাদের এই প্রজেক্টের একটা মেন উদ্দেশ্য আছে যে কৃষি তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে আমরা নিজেরা আবার শ্রম দিয়ে এই সংবাদ সমিতির এই যে মূল যে ভিত্তিগ্রস্তা আজকে যেখানে বসে আমি বক্তব্য দিচ্ছি এইটা তাদের উপকরণটি এখানে এনজিওটি অবকাঠামো বাস্তবায়নে পর কিছু লাভ থাকে যেমন আমার জানা মতে গত বছর আমরা টেকসই থেকে তার এখানে ভালো কিছু টাকা এখন বর্তমান বিদ্যমান এই সমিতির সঞ্চয় প্রায় সাতাশ লক্ষ টাকা তৈরি হয়ে আছে আর এই সমিতিতে একটা বিশেষ সমৃদ্ধি আছে ধরেন এইটা ধরুন রিনা দর্শক